পুড়িয়ে দেব পারবে না কেন আগুন লাগলে কি করতে হয় তা আমি জানি তুমি আমার শক্তি জানো তুমি আমার বুদ্ধি জানো বলো আগুন লাগলে তুমি কি করবে বিদ্যুৎ আর গ্যাসের লাইন বন্ধ করব তারপর জিনিসপত্র আগুন থেকে দূরে সরাবো আগুনের উচ্ছে ভেজা কম্বল মোটা কাপড় বা বস্তা চাপা দেব পানি ঢালবো অথবা বালি বা মাটি চাপা দেবো তারপর fire service zero two nine five five five five five five অথবা national help desk nine nine nine নাম্বারে কল করে খবর দেব তারপর জানালা দরজা বন্ধ রাখবো তাহলে আগুন অক্সিজেন পাবে না তারপর গায়ে ভেজা কম্বল অথবা মোটা কাপড় জড়িয়ে নেব আর আগুন লাগলে ছুটাছুটি না করে মাটিতে গড়াগড়ি দেব তারপর নাক মুখ ঢেকে হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসবো এরা তো সব জানে আসুন গড়ি শিশুদের জন্য নিরাপদ নগর